হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আশা করছি সবাই ভালো আছেন বেবি ডগি লাভার যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গেট ডটায়ো থেকে বেবি ডগি বাই করবেন গেট ডটায়ো থেকে বাই করার কারণ হচ্ছে এখানে বাই সেল করা সহজ উইথড্র সহজে করতে পারবেন তুলনামূলক কম ফিসে ট্রাস্ট ওয়ালেটের থেকে যদি আপনি এখনও গেট ডটায়ো থেকে বাই করার সিস্টেমটা না জেনে থাকেন আশা করছি আজকের ভিডিওটা আপনি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেবি ডগি কেনার ব্যাপারে আমি একটা ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন যে Elon Musk burn Baby Doge যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে সেই টুইটার হ্যান্ডেল থেকে তাকে ট্যাগ করে একটা টুইট করা হয়েছিল এখানে দেখুন আমি সেই টুইটটা ওপেন করে রেখেছি replying to Elon Musk worth it lol PC এই টুইটটাতে ইলন মাস্ক কিন্তু লাইক করেছে এখানে আপনার যদি ইলন মাস্কের আমি দেখতে পাচ্ছেন অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আছে ইলন মাস্কের এই অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এখানে আমি লাইকে ক্লিক করেছিলাম তার কি কি লাইক আছে সেটা দেখার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে যখন আমি গিয়েছি তখন দেখেছি এখানে বার্ন বেবি ডগির যে টুইটটা আছে সেটাতে ইলন মাস্ক লাইক করেছে সো এই খবরটা আস্তে আস্তে ভাইরাল হচ্ছে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এটা ভাইরাল হওয়ার পরে আশা করা যাচ্ছে প্রায় একশো পর্যন্ত বেবি ডগি প্রফিট দিতে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই জন্য আপনি যদি চান তাহলে বেবি ডগি এখন কিনে রাখতে পারেন তবে গেট ডোটাইও থেকে কিনলে আপনার জন্য ভালো হবে তবে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনি যদি কিনতে চান সেটা আপনার নিজস্ব রিসার্চ থেকেও আপনাকে বুঝতে হবে তারপরে কিনতে হবে সো কথা না বাড়িয়ে চলুন আমরা গেট ডোটাইওতে চলে যাই এবং সেখান থেকে দেখি কিভাবে আমরা বেবি ডগিটা কিনতে পারি এখান থেকে গেট ডাটায়ও আপনার অ্যাকাউন্টে যখন আপনি লগ করবেন আমি গেট ডাটায় সম্পর্কে কথা বলার সময় বারবার বলি যে কোনো এক্সচেঞ্জে আপনি যখন ইনভেস্ট করবেন ট্রেড করবেন তার আগে অবশ্যই সেটা আইডি ভেরিফাই করে নেবেন না হলে পরবর্তীতে আপনার ফান্ড নিয়ে আপনার সমস্যা হতে পারে এখানে আসার পরে ঠিক আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এটা হচ্ছে তাদের হোম ইন্টারফেস এখান থেকে আপনি একটা সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি সার্চ করবেন বেবি ডগি আমি এখানে এখানে কয়েকবার সার্চ করেছি এই জন্য আমার সার্চ লিস্টে প্রথমে আসছে সমস্যা নেই আপনিও সার্চ দু একবার একবার করলে প্রথম দিকে আসবে আপনি জাস্ট লিখে সার্চ করবেন বেবি ডগি লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন বেবি ডগির বর্তমান price zero point eight time zero one two eight three nine আমি এই প্রাইসে এখন এখান থেকে বাই করে নিব বাই করার জন্য আমাদের বাই ডিফল্ট এখানে বাই অপশন সিলেক্ট করা থাকবে যদি কোনো কারণে না থাকে যদি কোনো আপনার সেল অপশন সিলেক্ট করা থাকে আপনি এই বাই অপশনে ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করার পরে এখানে প্রাইস যা আছে এটাতে আমি বাই করব আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে প্রাইস বাড়াতে পারবেন এবং এই মাইনাস আইকনে ক্লিক করে প্রাইস কমাতে পারবেন এছাড়াও এখানে ম্যানুয়ালি আপনি টাইপ করেও লিখতে পারবেন আপনি কী প্রাইসে কিনতে চান তারপরে নিচে আপনাকে দিতে হবে এখানে আপনি কত অ্যামাউন্টের কিনতে চান আমি আমার টোটাল অ্যামাউন্ট যেটা আছে ইউএসডিটি সেটা দিয়েই কিনবো কারণ এখানে বেবি ডগে একমাত্র ইউএসডিটি পেয়ারে ট্রেড হচ্ছে দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল অ্যামাউন্ট এটা আছে one hundred eighty six USDT আমি এই পুরো অ্যাসেটটার এখান থেকে বাই করব বাই করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে জাস্ট বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পরে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার অর্ডার সামারিটা ডাইরেকশান বাই এখানে আমি কত ইউএসডিটি দিয়ে কত ইউএসডিটিতে কিনছি প্রাইস দেন হচ্ছে অ্যামাউন্ট কত আমি পাচ্ছি এটা আমি পাচ্ছি এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ফান্ডিং পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার ফান্ডিং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন ফান্ডিং পাসওয়ার্ড দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন আমি আমার ফান্ডিং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফান্ডিং পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করার পরে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনার বাইটা হয়ে যাবে এখানে আমার দেখুন এখানে আমার বাই অর্ডার বসে গেছে যেহেতু আমি এখানে এখন বর্তমান প্রাইস চলছে zero point eight M zero one two eight four আমি এখানে বাই অর্ডার দিয়েছি zero point eight M zero one two eight three এই জন্যে যখন এই প্রাইসটা আসবে তখন আমার এটা অটোমেটিক্যালি বাই হয়ে যাবে বাই হওয়ার পরে সেল করার জন্য এখানে আমাদেরকে একইভাবে এই সেল অপশনে ক্লিক করতে হবে সেল অপশনে ক্লিক করে এখানে আমার যে প্রাইস আছে আমি চলতি প্রাইসে সেল করতে চাইলে চলতি প্রাইস দিতে পারবো না হলে যে কোনো একটা প্রাইস এখান থেকে আমি দিয়ে দেবো আমার ইচ্ছা মতো আমি যে প্রাইসে সেল করতে চাই সেটা লিখে দেবো লিখে দেওয়ার পরে এখানে হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করবো এখন আমার বাই করা কিছু নেই এই জন্য আমার এখানে জিরো আসছে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট সেল করতে চান এখানে আমার নাইনটি সেভেন পার্সেন্ট দেখাচ্ছে এখানে আমি এটাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিব আপনি যে কোনো অ্যামাউন্ট করতে চান এখান থেকে কমিয়ে দিলে আরও কমবে thirty nine percent three percent যেটা খুশি করতে চান করার পরে এখানে জাস্ট সেলে ক্লিক করে দিলে আপনার সেল অর্ডার বসে যাবে এখানে আরও সিস্টেম আছে কিভাবে আপনি স্টপ লস দিবেন এই মুহূর্তে যেহেতু আমি টোয়েন্টি ফোর আওয়ারের ট্রেড দেখাচ্ছি বেবি ডগের তাই আমি লিমিটে যাচ্ছি না অর্থাৎ কি করে আপনি লিমিট সেট করবেন সেটা এখন দেখাচ্ছি না আপনারা যদি লিমিট সেটটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য এই লিমিটের ব্যাপারে আলাদা একটা ভিডিও তৈরি করব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন